আপনারা কি ব্লু ফিল্মসের নাম শুনেছেন শুনেছেন এই ফিল্মসের নাম ব্লু হলো কেন এটা নীল ছবি কেন আকাশ সংস্কৃতি কেন তো এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথাটা মনে পড়লো যে আঠারোশো সালে তিনি এই উপন্যাস বা নাটিকাটা লিখেছিলেন যেখানে ওই ইংরেজদের একটা চরিত্র তিনি ফুটিয়ে তুলেছিলেন যে তারা বাংলার এবং ভারতীয় উপমহাদেশের নীল চাষিদের উপরে নির্যাতনের স্টিম লড়ার চালিয়েছিল তখন নীল বিদ্রোহের সূচনা হয় তো সেই সভ্যতাই সেই একই সভ্যতা ওই পশ্চিমা সভ্যতাই আঠারোশো নব্বই সাল থেকে নব্বই বা ছিয়ানব্বই এই সাল থেকে সারা বিশ্ব জুড়ে একটা নতুন দর্পণ চালু করে দিল এর নাম ব্লু ফিল্মস বা আকাশ সংস্কৃতি যেটাকে আমরা বলি পর্নোগ্রাফি বা ব্লু ফিল্মস এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে পণ দেখে এটা আমার কথা না বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পণ দেখার প্রবণতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করেছিল ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছিল আমার নামটা ঠিক খেয়াল নাই আর আমি এগুলো ফিল্মস দেখিনি আমি গুগলের নামটা দেখেছে কি নাম ছিল তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সমান সমান কত একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউড হচ্ছে বেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্ণের স্বর্গরাজ্য মানে এখানেই সব পর্ণের শ্যুটিংগুলো আগে হতো একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন সরানো হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করলো কি আইন জারি করলো যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে করবেন না তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু আমেরিকাই প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্য অন্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি যে নীল দর্পণ আমি কিন্তু লেকচারে এখনো যাইনি জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলো যে নীল দর্পণ নাম তুমি কেন দিয়েছি এই কারণে তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেবো তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান পার্সেন্ট মানুষ মনে করে দেওয়ার দরকার নেই কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এবং ফেক যা দেখানো হয় এটা টোটালি ফেক এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয় যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে না একবার জড়িয়ে গেলে কোনো মেয়ে সেখান থেকে আর বের হতে পারে না শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি করতে পারে নার্ভোসবিটা তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে নাইনটি টু পার্সেন্ট পর্ন দেখে কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দুই সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে এদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না তারা দুইশো চুয়াল্লিশটা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছিল কিন্তু এমন একটা অ্যাক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত তো সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যতম ঠিক আছে তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয় বরং সমকামিতাও বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি দশজন মানুষের মধ্যে একজন নাকি এটা রিপোর্ট প্রতি দশজনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে আমি যখন লেকচার শেষ করব তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাবো নবী সাল আলী সাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাহ আলাইসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতর্ক করছেন তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু পরিসংখ্যান শোনাচ্ছি একটা রিপোর্ট বলছে এটা দৈনিক জনকণ্ঠকে ছাপানো হয়েছিল এটা ছাপানো হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার বিশে যে তারা ওয়ার্ল্ডের টপ টেন যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে জি বলেন বুঝতে পারছি না ইন্ডিয়া সবচেয়ে টপে আছে ইউএসএ ঠিক আছে আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর উন্নয়নশীল কান্ট্রিগুলো রোল মডেল বলি আমরা তাই না আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবো ঠিক আছে তো আমরা ইউরোপ বানাতে চাই তো ইউরোপের দেখা যায় যে পনেরো বছরের কম পুরো ইউরোপে পনেরো বছরের কম তেত্রিশ পার্সেন্ট মানুষ তেত্রিশ পার্সেন্ট মেয়ে পনেরো বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি বাইশ মিনিটে একটা করে মেয়ে ভারতে নির্যাতনের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন আমি পড়ে দেখছি শীর্ষ দশের তালিকায় প্রথম আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ এরা উন্মুক্ত যৌন বিষয়গুলোতে আগ্রহী ঠিক আছে ওয়ান পার্সেন্ট পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক নর্মাল আমরা ইসলামিক যেটা চিন্তা করি যে ফ্যামিলি হোক বিয়ে শাদি হোক তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা তারা এক পার্সেন্ট মানুষ চায় ফ্রি সেক্সুয়াল যে রেভলিউশন এটাতে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ বিশ্বাস করে তারপরে আসেন তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয় প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিটা কেসই করে না যারা কেস করেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনে একজন ধর্ষণের শিকার হন তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকা আনা হয়েছে সাউথ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী কি বলা হয় ধর্ষণের রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালেই অনলি দুই হাজার বারো সালেই পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে আমি পরে আপনাকে হাদিসগুলো বলবো আপনি আগে পরিসংখ্যানটা ঢুকাতে থাকে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকার চার হাজার নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন প্রতি তিনজনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে প্রতি তিনজনে একজন এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ পুরো আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনে একবার না একবার কোনো না কোনো মেয়েকে ধর্ষণ করছে এগুলো আমাদের রিপোর্ট না কিন্তু আচ্ছা আপনি অনলাইনে এগুলো পাবেন এরপর আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই সালে সুইডেনে ধর্ষণের হার ছিল আটান্ন পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা চার নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে ভারত সেখানে বলা হচ্ছে যে দুই সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে চব্বিশ হাজার নয়শো তেইশটা চব্বিশ হাজার নয়শো তেইশটা আচ্ছা আসেন তারপরে একজন রিপোর্টে বলছে প্রতি বাইশ মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে পাঁচ নম্বরে আছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি যে ওই যে রানী এলিজাবেথ মারা গেলেন খুব শোক পালন করলাম না আচ্ছা তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে পঁচাশি হাজার নারী পঁচাশি হাজার নারী সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের শিকার হয় মানে যৌন হয়রানির শিকার হয়েছে এছাড়া প্রায় চার লক্ষ নারী এ পর্যন্ত দু সাল থেকে এই পর্যন্ত মানে দু পর্যন্ত লাস্ট দশ বছরে চার লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে যার মধ্যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে শিশু মানে বাচ্চা মেয়ে তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমাই দাও আচ্ছা আসেন এবার সামনে যাই জার্মানির পরিসংখ্যান জার্মানি হচ্ছে এখন ছয় নম্বর জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে দুই লক্ষ চল্লিশ হাজার নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে মারা গেছে এই পর্যন্ত হিস্ট্রি তারপরে আরেকজন হিসেবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই তবে পঁয়ষট্টি লাখ সাত হাজার তিনশো চুরানব্বই জন নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে পুলিশের নথিতে রিপোর্ট আছে আসেন সামনে এটা গেল জার্মানির কথা এরপর ফ্রান্সের সেম কথা পঁচাত্তর হাজার নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে যাদের মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে শিশু এবং ক্যানাডার কথাও এখানে আছে ক্যানাডাও লিস্টের মধ্যে আছে আট নম্বরে যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত পঁচিশ লক্ষ ষোলো হাজার নয়শো আঠারো জন রিপোর্ট করেছে এবার বলতে থাকলে শেষ হবে না নয় নম্বর আছে শ্রীলঙ্কা এবং দশ নম্বরে আছে ইথিওপিয়া এই হলো দশটা দেশের তালিকা আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই শুধু তাই না বাংলাদেশ না এই টপ টেনের মধ্যে কোনো